ধৈর্যের মধ্য দিয়া ধৈর্যের পরিচয় দিতে হবে আমার মা সংসার জীবনে আপনাকে সুন্দর হতে হবে মেয়েরা অধিকাংশ জাহান্নামি একশো জনে একশো জনে মনোযোগ দিয়ে শোনেন আপনি যাবেন না পনেরোটা জহন্ন গাছ আপনি ছেড়ে দেন কয়টা ছেড়ে দেন এক নাম্বার কাজ হলো যে কাজটা করলে পরে আপনি জান্নাত পাবেন না মেয়েদের মধ্যে নামাজ কাজার পরিমাণ কম না বেশি না কম না বেশি কাজ করতে করতে নামাজ কাজা হয়ে যায় এটা করা যাবে না জাহান নামে চলে যাবে ব্যাপারে তারের ব্যাপারে মেয়েরা উদাসীন হয়ে যায় এই জন্য মেয়েরা জাহান নামে চলে যাবে এরপরে নাম্বার তিন হলো খরচ গোসল মেয়ের অবহেলা করে আসে না নাই বলেন ছুটি উঠে যায় নামাজের কোনো খবর নাই ফরজ গোসলের কোনো খবর নাই এই সমস্ত কারণে মেয়েরা জাহান নামে চলে যাবে আছে নাকি আচ্ছা, ছোট রাখে না বড় রাখে এরকম আসলে জাহান্নামে চলে যাবে এরপর নম্বর পাঁচ হল ওই সমস্ত নারীদের জাহান্নামের কারণ হয়ে গেলে একে পর্দা হয়ে বিয়ে সাদী অনুষ্ঠানে চলে যায় সারা বছর বোরকা পরে বিয়ে একদিন বোরকা ছাড়ে আছে নাকি আছে আছে আছে সব জায়গায় বোরকা পরে বিয়ের দিন বোরকা ছাড়ে গায়ে হলুদে চলে যায় গায়ে হলুদ দিতে যায় বিয়ের আগে না বিয়ের পরে এলাকায় আছে গায়ে হলুদ আছে আহারে ধ্বংস মুশকিল এগুলো বিয়ের আগে চলে যায় করে পক্ষ পক্ষের বাড়ি তারা কি হয় তখন হ্যাঁ? পক্ষের বাড়ি মানে দুটোই শয়তান ঠিক কিনা তো ভালোই জানেন দেখি আপনার কোনো গ্রুপ যায়নি তো যাবে না এগুলো হওয়া যাবে না এগুলো সম্পূর্ণ এগুলো যাওয়া যাবে মা গায়ে হলুদ যাওয়া যাবে না করে কি জানেন তাওয়াই মাওয়ের কাছে যায় মাওয়াই আসেন একটু গায়ে হলুদ লাগায় আসে না আসে না না বলেন তো আসে না নাই এগুলো জাহান্নামের কাছে কিসের কাজ আবার তাওয়াই মাওয়াইকে দাওয়াত দেয় তাওয়াই মাওয়াইকে দাওয়াত দেওয়ার জন্য বলে আপনি তো বিয়ের দিন আসবেন অনুষ্ঠান হবে ওই যে তিন দিন আগে পাঠায় দিয়ে ওর ভালো ওর মতলব ভালো এগুলো মতলব খারাপ এগুলো জান না কাজ আমার মা আমি শুনেছি পুরুষ যে মহিলা অনেক বেশি হয়েছে একটু বললাম নাম্বার ছয় হলো দুজন মিলিত হয়ে তৃতীয় জনের গিবত করা সংখ্যা পুরুষ বেশি না মহিলা বেশি গিবতের পরিমাণ পুরুষের মুখে বেশি না মহিলার মুখে বেশি কথা বেশি বলে পুরুষ না মহিলা হ্যাঁ? সন্দেহ আছে সন্দেহ আছে পুরুষরা কথা বলে দুই হাজার শব্দ সারাদিন মেয়েরা কথা বলে সারাদিনে পাঁচ হাজার বেশি এখন দেশ চলতেছে যারা দেশ চালাচ্ছেন কথা কম বলে না বেশি বলে কাজ কম কথা খালি কথা কোন কাজ নাই কথার পরিমাণ আল্লাহ পাক চান কাজের পরিমাণ বেশি চান কেন বলতে যাও যা তুমি করো না আল্লাহ বলছেন আগে করো আগে কাজ করো এরপরে কথা বলো কিন্তু আমরা কথা বলি কিন্তু কাজ করি না আল্লাহ এটা চান না কিন্তু আজকে দুঃখ লাগে আফসোস লাগে

তিন দিন থেকে দশ দিন পর্যন্ত ক্ষেত্র বিশেষে মেয়েদের নামাজগুলো নামাজগুলো মাফ হয়ে যায় বন্ধ হয়ে যায় তার নামাজ আদায় করতে পারে না নামাজ পড়তে চাইলেও নামাজ হবে না কারণ তোমরা এই সময়টা নামাজ থেকে দূরে রাখো দূরে থাকো স্বামী থেকে দূরে থাকো হুকুম টাকার আসতে বলবেন টাকার মেয়েদের জন্য পুরুষের চাইতে লাভ না লস বলেন বলেন বলেন মেয়েদের লস পুরুষদের লাভ পুরুষরা তিরিশ দিন সেজদা দিতে পারে মেয়েরা তিরিশ দিন সেজদা দিতে পারে না এটা মেয়েদের ঘাটতি এটা মেয়েদের কি ঘাটতি আর আরেকটা ঘাটতি হলো বুদ্ধির ঘাটতি সেটা হলো পুরুষ যেমন সাক্ষী দেবে একজন হবে আর মেয়েরা সাক্ষী হতে বলে একজনের বিপক্ষে কয়জন লাগবে দুইজন লাগবে এখন বলুন পুরুষের বুদ্ধি বেশি না মহিলার বুদ্ধি বেশি পুরুষের বেশি পুরুষের মহিলা মহিলা করেন ও তাহলে মেয়েদের বুদ্ধির ঘাটতি আছে বুদ্ধির ঘাটতির প্রমাণ হচ্ছে একটা সাক্ষী বের হতে হলে পুরুষ লাগবে একজন মহিলা লাগবে দুইজন মানে হচ্ছে মেয়েদের বুদ্ধি হচ্ছে পুরুষের কষ্ট আছে হোমিও ডোজ দিচ্ছে হোমিও যে বসে নেন বুদ্ধি কিছু ফুল না পায় চাষ কিছু ফুল না পায় তাহলে তো ভালো চলবে না যে কোনো মুহূর্তে ড্যামেজ হয়ে যাবে ঠিক কিনা হবে সম্মানিত ভাইরা ইমাম মসজিদের মহিলারা পুরুষ বলেন বলেন বলেন বলেন ইমাম মসজিদের মহিলারা পুরুষ বাড়িতে বাড়ির মুরব্বী মহিলারা পুরুষ ঠিক করে পাবো ভালো কিরকম বাড়ির মুরব্বী মহিলা না পুরুষ স্ত্রী না স্বামী স্বামীর দাম বেশি না বইয়ের দাম বেশি আচ্ছা, বাপের দাম বেশি না মায়ের দাম বেশি হ্যাঁ? ভালো কিরকম বাপের দাম বেশি না মায়ের দাম বেশি আচ্ছা নামাজ যখন দাঁড়াবে বাপ মা মসজিদে জামাত পায় নাই তারাবি নামাজে ইমাম হবে কে মা না বাপ ইমামের দাম বেশি না এখন বাপের দাম বেশি না মায়ের দাম বেশি এখন কি করি ইমামের দাম বেশি না মুসল্লির দাম বেশি ইমামের দাম বেশি মুসল্লির দাম কখনো ইমামের বেশি হবে ইমাম তো নেতা এখন বলো নেতা যদি হয় বা তার মুসলিম যদি হয় মা তাহলে এখন বলেন পাপের দাম বেশি না মায়ের দাম বেশি আলহামদুলিল্লাহ অর্ধেক বুদ্ধি বিচার করবে না পুরো বুদ্ধি বিচার করবে বিচার করবে না বাবা বিচারকের নাম বেশি না যে বিচার পাচ্ছে হয় তার বেশি এখন দাম বেশি না মায়ের দাম বেশি খালি মায়ের অবস্থা খালি মায়ের অবস্থা আমার মনে খারাপ মন খারাপ করতে এতক্ষণ তো আমাদের পক্ষে পক্ষে চলে গেলেন ঘুরে যায়নি ঘুরে যায়নি বাবার দাম বেশি বাবার ওয়ার বেশি সম্মান বেশি মান আহাত নাকি আহ

বাবার মর্যাদা বেশি আর মায়ের অধিকারটা বেশি মায়ের হকটা বেশি মা হকের দিক থেকে অগ্রগণ্য হবে দুধ খাওয়াইছে মা তারপরে লালন পালন করেছেন মা তারপরে গর্ভধারণ করেছেন মা এই জন্য কিন্তু মর্যাদা কার আল্লাহ বাবার আমার বাপকে সম্মান করবো জোরে বলি ইনশা আল্লাহ করে দিই দোয়া করে সারা রাত সারা রাত চলবি বারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই আছেন আচ্ছা। সবাই থাকবেন আমি থাকবো

কিবতের পরিমাণ বেশি মেয়েরা কিবত করে দুজন মহিলা এক জায়গায় বলে বলবে তোমার স্বামীটা কেমন তোমার স্বামীটা কেমন বললো না জাহান না হ্যাঁ, এই এই করা যাবে না মেয়েরা বেশি করে মেয়ের হিসাবের দিক থেকে দেখবেন সন্তান বাপার জন্য খরচ করতে চায় কিন্তু বউ শ্বশুর শাশুড়ির জন্য খরচ করতে বাধা দেওয়ার মহিলা কোনো হয় নাই আছে আছে আছে আছে আপনার আপনার জন্য খরচ করবে আপনি কোনো বাধা দিতে পারবেন পৃথিবীর স্ত্রী নাই ঠিক না এখন আমার চাচারা আমার সঙ্গে খুব খুশি বুঝতে ভালো বই দেখো কি কথা কি আমার ভাইয়েরা এই জন্য মেয়েরা জাহান নামে যাবে বেশি আল্লাহর শোক নাই আপনার মহিলা আছে আল্লাহ আমার দিকে তাকায় আল্লাহ ওর ঠাড়া বলুন

নাবিক গিরার উপরে যে মেয়ে আবার আর সেই মহিলা আর গিরার নিচে পড়বে মহিলা সেই গিরার পরে কারা কোথায় যাচ্ছে সব গিরার উপরে পড়তে হবে পুরুষকে আর গিরার নিচে পড়ে পুরুষ আর কিরার নিচে পড়তে হবে মহিলাকে

এক সাইডে নিচে এক সাইডে উপরে যদি থাকে কোনো প্রবলেম নেই কিন্তু মূল যে পাঁচ আমার তোমার লোক এটা থাকতে হবে গিরার উপরে আল্লাহ পাককে আমাদের দিন ওই বাংলার দিকে তাকাবেন না যার পাঁচ আমার কাপড় গিরার দিকে চলে যাবে হ্যাঁ। এটা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গিরার উপরে এখন সেই শূন্য আদায় করে মহিলারা জোরে কর নাউজুবিল্লাহ আর জোরে কর নাউজুবিল্লাহ হাইরে পোশাক পুরুষদের পোশাকের তো কোনো সাইজ নাই শার্ট প্যান্ট পরে কান পাল্লি খুলে পড়ে আছে না শার্ট শর্ট প্যান্টও শর্ট মসজিদ আমি গেছি গত বছরে একটা কোন যেন মসজিদ আমি নামাজ পড়তে গেছি বছর দিয়ে বছর দেড়েক আগের কথা তো মসজিদ আমি নামাজ পড়বো থেকে এক যুবক নামাজে দাঁড়াইছে প্যান্ট দেখি কালি মারা সোরা মারা আর এখন তো প্যান্ট আর নাভির নিচেই পড়ে বেশি মানে প্যান্টের টোনা টোনা মানে যে নিচের দিকে যেটা লেগে থাকে এটা এত মানে এত শর্ট উপরে টান পারলে নিচে আটকে না উপরে টানার কোনো কায়দা নেই মানে একটা সেটিং মানে নাফির নিচেই তাকে পড়তে হবে এরকম প্যান্ট পরে আর শার্ট পরে নামাজ দাঁড়ায় গেছে রুকুতে যেখানে গেছে রুকু ঠেলা থেকে প্যান্ট উপরে মানে শার্ট উপরে প্যান্ট দিচ্ছে মাঝখানে ফাঁকা ভাবলাম একটু রুকুর হার শেষ দেয় দেখি হবে আল্লাহ জানে শেষ দেয় যখন গেছে শেষ দেয় যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি প্যান্ট খুঁজে আন্ডার প্যান্ট রয়েছে আমি কি ভুল বলতেছি আমি কি ভুল বলতেছি এগুলো কোন প্যান্ট পরে আছে কোনো সাইজ পাইছে নতুন প্যান্ট কিনে আনে হাঁটুতে তালি তার দিতে তালি প্যান্টের পিছনে তালি আসলে আসলে আসলে করে পা পর্যন্ত সব সুন্নত মানতে একজন সুন্নতের একজনকে মানতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ চুলের সাইজ পাইজ নাই কি চুলের সাইজ দুই দিকে একেবারে ছোট করে চামড়া বের করে এই ছেলে তোমার চুলের স্ট্রাইক কোথা থেকে পেয়েছে বলে বুঝবেন না এটা কি তুমি কি নেইবা তুমি কি কুত্তা আসলে এগুলো আসলে এগুলো কোনো মডেল না এগুলো দুষ্ট আমার নবীজির চুল ছিল ঝাঁকড়ানো চুল ছেড়ে দিতেন মাসুটি করতেন মোহাম্মদ সাল্লাল্লাহু দাঁড়িয়ে রেখেছেন খুব বড় দাড়ি ছিল মুখটা ছোট করেছেন এই সুন্দরকে আমরা মানবো দাড়ি কেন রাখবো না দাড়ি না রাখলে আমার চোখের ক্ষতি আমার স্কিনের ক্ষতি আমার ক্যান্সার হবে আমার অসুখ হবে আমার দাঁত নষ্ট হয়ে যাবে আমার শরীর নষ্ট হয়ে যাবে এই জন্য দাঁত দাঁত দাঁড়িয়ে রাখতে ওয়াজিব করেছেন দিলাম আল্লাহ করছেন না আমার মনে হচ্ছে কোন কামাইটা করে সেই কামাই যে মহিলাদের কোন চিন্তা নাই বরঞ্চ হারাম কাজে সহযোগিতা করে বলে ঘুষের টাকা বেশি করে নিবে এমন বউ আসবে না নাই বইয়ের কারণে স্বামী নষ্ট হয়

অহংকারী মহিলা তো বাংলার জমিন একটাও নাই সুন্দর চেহারা ভাব থেকে বুঝায় আমি একখান মাল সুন্দর চেহারা বড়াই করে অহংকার স্বামীকে একটু কালো হয়েছে স্বামী কালো হয়েছে এই জন্য মনটা খারাপ মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয় কালো স্বামী আমার মনটা খারাপ করে তাকে মাঝে মাঝে ভক্তি দামকে দিয়ে বলে শোনো তোমার চেহারা কেমন তুমি কি বোঝো না আইনার দিকে তাকায় দেখো তোমার সঙ্গে আমি সংসার করতেছি তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল এরকম কিছু মহিলা আছে এরকম করে হুমকি ধামকি দেয় সুন্দর চেহারা সুন্দর চেহারার জন্য এরকম লড়াই করে অহংকার করে এরা জান্নাতি না জাহান্নামি জান্নাতি না জাহান্নামি স্বামীটা কালো কে করে দিয়েছে আবার বউটা কালো কে করে দিয়েছে স্বামী সুন্দর বউ কালো হয় এমন আছে না নাই দেখবেন কিছু কিছু পুরুষরাও হয় আমার চেহারা কত সুন্দর আমি শাকিব খান তুই তো কেলেনি এরকম আছে আমি এত সুন্দর মানুষ তুমি এরকম কালো মানুষ আমার কবলে জুটলো মনটা খারাপ বলে অমুকের বউ সুন্দর অমুকের বউ কত সুন্দর ফেসবুকে দেখলাম যারা ফেসবুকে বউ পোস্ট করে দেখায় তারা আরেক খারাপ দাদা হ্যাঁ। মানে নিজের দেখে নিজের বউ নিজে দেখে আমার সবাই মিলে দেখে তুইও মানুষটা কুকুর মানুষটা কুকুর আমার গালি নাই আল্লাহ গালি দিয়েছেন এখন চতুষ্পদ জন্তু মানুষ না আমার ভাইয়েরা আজকে তো শেষ হচ্ছে না আমার চালাবো চালাবো জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইয়েরা এরপরে কি হলো সেই স্বামী যদি কালো হয় সেই স্বামী যদি সুন্দর হয় বউটা কালো হয় স্বামীটার মন খারাপ আহারে জীবনে কত বড় ভুল করলাম সুন্দরী বউ পাইলাম না ওর কি আল্লাহর ইবাদতে কোনো মনোযোগ আছে নাকি বলেন অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি কারণ কালো বানিয়েছেন কে ভালো বানিয়েছেন কে এই কালো কালো যখন কবরে চলে যাবে সেই চামড়া গুলো যাবে এই চামড়া গুলো যখন গলে যাবে বিতর্কে সবার অসমান না সমান আর সব সব সব বডি গুলো সমান না সমান সমান হয়ে গেল এই এগারোটা এই যে তেরোটা এই জায়গার এগারো বাইশটা এই যে হার হার দুটা দুটা পা সবার সমান সমান করে দিয়েছেন পাত্রে কিছু সুন্দর করে দিয়েছেন কিন্তু মূলত সব কিন্তু দুই রকম না একরকম একরকম মন থেকে বড় করতে হবে দিন থেকে বড় করতে হবে চেহারায় মানুষের সৌন্দর্যের সবকিছুর প্রকাশ করে না

চার্জ তৈরি করে তালাক দিতে পারলাম না কত সুখ হবে শান্তি হবে শান্তি হবে এগুলো করা যাবে না কারণ মানুষ তো সৃষ্টি করেছেন একজন কারো সাহাবি ছিলেন সেই কারো সাহাবি জীবনে বিয়া হয় না বহু বহু মহিলা তিনি জীবনে দেখেছেন কিন্তু কেউ তার সঙ্গে বিয়ে দেয় না আমার নবজির কাছে আফসোস করে বলছেন হুজুর আমার জীবনে বিয়ে হবে না রসুল বললেন ও সাহাবি কে বলেছে তোমার সঙ্গে বিয়ে হবে না তুমি বউ পাবে না

ঠিক আছে দায়িত্ব দেবো সব দায়িত্ব আমি নিলাম ঠিক আছে তুমি মেয়ের বাড়িতে চলে যাও প্রস্তাব দাও হুজুর প্রস্তাব দেবো কেমন আর বলতে ভালো লাগে না আপনার দলিল করে দেন লিখিত করে দেন সুন্দর করে চিঠি লিখে দেন আমার মনে যে সুন্দর করে তাকে দলিল করে দিলেন লিখে দিলেন সে লিখে দেওয়া চিঠি নিয়ে মেয়ের বাড়িতে চলে গিয়ে মেয়ের বাপকে বলেন ও মেয়ের বাপ এই যে চিঠি পড়ো বিয়ের বিয়ের ব্যবস্থা করো আল্লাহ বলবেন না এখানে কি আল্লাহ বাইরের সুন্দর দেখেছেন না ভিতরে সুন্দর দেখেছেন বাইরে না ভিতরে ভিতরে সুন্দর দেখেছেন বাইরের দিকে মনোনীত কথা ভিতরের দিকে তত গণতিতে মনে গণতিতে মরা বাড়িয়ে চড়িয়েছে গরু সাগরের মতো কবি নজরুল খুব সুন্দর করে একটা কথা বলেছেন বাইরের দিকে মনোনীত ভিতরের দিকে তত বাইরের দিকে আমরা ফিটফাট আছি কিন্তু ভিতরটা মনে শেষ হয়ে গেছে ভিতরটা কিছু নাই আমার ভাইয়েরা আমার মারা একটু কান লাগান এগারোটা পয়েন্ট চলে গেল মাদেরকে একটু কথা বলছিলাম কষ্ট পাচ্ছেন নাকি নাম্বার বারো হলো নাম্বার তেরো হলো করা যাবে না মিথ্যা দেওয়া যাবে না এটা মেয়েদের মধ্যে আসবে না নাই বলেন মেয়েদের মধ্যে কুধারণার পরিমাণটা বেশি ইস্তারিবু কাসীরাম মিন ইস্তারিবু কাসীরাম মিন আল-যান্নি ইন্না বা'দ আল-যান্নি কোন কুধারণা করা যাবে না অনুমান নির্ভর কোনো কথা বলা আসবে খারাপটা ভালো প্রকৃত সমস্ত কার জানা আমরা জানা এই সমস্ত চিন্তা যারা করবে তারা জাহান্নামে চলে যাবে নাম্বার চোদ্দ হলো স্বামী স্ত্রী ঝগড়ায় এমন বাক্য প্রয়োগ করে ফেলে এমন কিছু মহিলা আছে না নাই বলেন মেয়েদের মধ্যে কিছু অতিরিক্ত অতিরঞ্জিত আছে না নাই বলেন আছে এই জন্য তালাকের অধিকার মহিলার না পুরুষে আসতে কম কেন তালাক দেবে কে মহিলা না পুরুষ কে তালাক দেবে পুরুষ তাকে রাখছিল পুরুষের কিন্তু এখন সব উল্টা পাল্টা হয়ে গেছে মেয়ে নিজে করে শোনো আমার বউ আমার তালাক দিয়ে দিছে এগুলো হচ্ছে একটা লক্ষণ এবং এমন কিছু শব্দ বলে ফেলে তালাক পর্যন্ত হয়ে যায়

এটা একটা কেমতের লক্ষণ নাম্বার পনেরো হলো ওই সমস্ত মহিলারা যে কারণে জাহান নামে যাবে নাম্বার পনেরো হলো লোক যেখানে এবাদত যারা করবে তারা জাহান নামে চলে যাবে এবাদত করতে হবে কার জন্য বোরকা পড়তে হবে কার জন্য নামাজ পড়তে হবে কার জন্য রোজা রাখতে হবে কার জন্য দান করতে হবে কার জন্য সকল কিছু ভালো কাজ করবো আমরা কার খুশির জন্য খুশির জন্য আমার মা এই সমস্ত বিষয়গুলো আপনি খেয়াল করার চেষ্টা করবেন আমার মা এই সমস্ত বিষয়গুলোকে খেয়াল করে যদি চলতে পারেন এই সমস্ত অন্যায় কাজগুলোকে বর্জন করে যদি আয়সার মতো খাদিদের মতো সময়ের মতো খাওয়ার মতো যদি মহিলা হতে পারেন মারিয়া ম্যারেজের মতো যদি মহিলা দরজের পরিচয় দিয়ে চলতে পারেন আল্লাহ আপনার জন্য আপনার জানাতে সব দরজা খুলে রাখবেন জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ করিলা